আসসালামু আলাইকুম আমি মনিরুল ইসলাম আছি আপনাদের মাঝে ফিরে বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটি ছবির খুব সহজে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি যেমন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড অনেক বিভিন্ন কালার থাকে আমরা এগুলা চেঞ্জ করে সিনারিগুলা চেঞ্জ করে আমাদের মন মতন আমরা একটা কালার বা আমরা সিনিয়ারি বিভিন্ন সিনিয়ারি ব্যবহার করতে পারি কিভাবে আমরা দেখব এবং আমরা চাইলে এই ছবিটাকে খুব সহজে পাসপোর্ট সাইজের একটা ছবি করে ফিরিয়ে দিতে পারব কারণ আমরা অনেকে ছবি যে কোনো দাঁড়িয়ালা ছবি বা যে কোনো এলোমেলো চুলালা ছবি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আমাদের অনেক সমস্যা হয় বা আমরা পারি না কিন্তু আমরা আজকের এই টপিকের মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা সহজে যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি যাব গুগলে গুগলে যে সার্চ দেব বিজি রিমুভ এখানে সার্চ ফর এখানে চলে আসে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এখানে ক্লিক করলাম ক্লিক করে আপলোড ইমেজ এখান থেকে দেখেন আমি ইমেজটা আমি আপলোড করব আমার ইমেজটা আপলোড হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডও দেখেন চেঞ্জ হয়ে গেছে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালার ইয়াটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন নাই এখন আমি এই ইডিটে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এখানে নিচ মিলে গেলে দেখেন অনেকগুলো বিভিন্ন কালার আছে আমি চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারবো দেখেন একটা আমি ক্লিক করলাম এই কালারটা ব্যবহার করতে পারি আমি চাইলে এগুলো ব্যবহার করতে পারি আর আমি যদি এগুলা না চাই এই কালারগুলো যদি না চাই তাহলে আমি অন্য কালার দিতে চাইলে তাহলে দেখেন আমি কম্পিউটার থেকে আমি আমার মন মতন একটা কালার দেবো এই জন্য আপলোড ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমি এই ইমেজটা দেবো ইমেজটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার এই ইমেজটা কিছু চলে আসছে আসার পরে আমি এখন যদি চাই এটা ডাউনলোড করতে তাহলে ডাউনলোড করতে পারব কিন্তু এটা হলো আমাদের ছবি বিভিন্ন ইডিটের ক্ষেত্রে এটা করা হয় এখন আমি যদি চাই যে আমার এই ছবিটা পিছনে এক কালারটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ফাস্ট ফুড সাইজ ছবি বাইর করবো সেই জন্য আমি কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পরে দেখেন আমার এখানে বিভিন্ন কালার চলে আসে এখান থেকে আমি এই কালারটা দিব কালারটা দিয়ে আমি এখান থেকে দেখেন ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে আবার ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবো ক্লিক করে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে হওয়ার পর আমি যদি পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার কথা চাই তাহলে আমি প্রথমে ফটোশপে ঢুকবো বন্ধুরা এই ফটোশপ নিয়ে আমার আরো অনেক কিছু অনেক ভিডিও হবে এই ফটোশপের সম্বন্ধে ফটোশপের বিভিন্ন টুলস নিয়ে ফটোশপে কিভাবে আমরা ছবি এডিট করতে পারি বিভিন্ন ডিজাইন করতে পারি এবং আমরা কিভাবে ফটোশপ দিয়ে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এটা বিস্তারিত দেখব প্রতিটা পার্টে পার্টে আমার ভিডিও আসবে আশা করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পেতে পারেন তো বন্ধুরা এই ডাউনলোড ইয়ে হওয়ার পরে আমরা ফটোশপে ওপেন করার পরে আমরা ফটোশপে আমরা ইমেজটা এইভাবে ছেড়ে দেবো ইনস্টল করে অথবা আমরা এখান থেকে ওপেনে গিয়ে এখান থেকে ওপেনে গিয়ে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ডাউনলোড দিয়েছি ডাউনলোডে যাব ডাউনলোডে গিয়ে এখান থেকে ডাউনলোড থেকে আমরা ওপেনে ক্লিক করলাম আমাদেরটা ইমেজটা ওপেন হবে তো বন্ধু ওপেন হওয়ার পরে দেখেন আমার এখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে একটা সাইজ ধরাবো সাইজটা হলো পাসপোর্ট সাইজের ছবির সাইজ সবসময় চল্লিশ এম mm। এম আবার আমরা এই পাশে দেব পঞ্চাশ এম mm। এম দেওয়ার পরে প্রিয় বন্ধুরা এখন আমরা ছবিটা কাটমো কাটার জন্য দেখেন আমি ছোট করে নিই কারণ আমার এত কিছু লাগবে না আমার শুধু পেজটা দেখা গেলে হবে পাসপোর্ট সাইজ ছবি তো আপনার ছুটি হয় যে কোনো কাজে ব্যবহার করা হয় দেখেন আমার ছবির ইয়াটা তো ছোটো এই জন্য এরকম দেখাচ্ছে এখন আমি এন্টার ব্যবহার করব এখন আমার ছবিটা পাসপোর্ট চেঞ্জ হয়ে গেল ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে গেল ভিডিও আমার এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেন ওকে খোদা হাফেজ ধন্যবাদ